মাঠের মানুষ মাটি হবে মাটির মানুষ মাটি হবে ও মন রে মাটির মানুষ মাটি হবে মাটি হবে বিছানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা মাটির মানুষ রন্ধে খাইলা মাটির মানুষ রঙ্গে খাইলা মাটির উপর পর সাইরা একদিন তো যাইবা মাটির ভিতর সাঙ্গ হবে রঙ্গ মেলা সাঙ্গ হবে রঙ্গ মেলা মনরে সাঙ্গ হবে রঙ্গ মেলা রঙ্গ করে মন কিছুই নাই এ মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা বলুন এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা আল্লাহ বলেন মিনহাম خلقناكم নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বান্দা আমি তোকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার তুই মাটিতে ফিরে যাবি সেই মাটি থেকে আমি কিয়ামতের দিন আবার উঠাবো পাক মানব জাতিকে প্রথম সৃষ্টি মাটি থেকে আর দ্বিতীয় সৃষ্টি হল প্রতিটি মানুষের বাবার নাপাক বীরজর কোটা থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন মানুষ মাটি থেকে যে সৃষ্টি হয়েছে মানুষ সে কথা এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছে মানুষ এখন মাটির সৃষ্টির কথা শুনলে মানুষের খারাপ লাগে আমরা ছোটোবেলায় দেখতাম অনেক মানুষ শুধু মাটির ভিতরে একটা ছাটায় বিছে শুয়ে থাকতো আর মনে মনে ভাবত এই দেহের ভিতরে প্রাণ আছে বলে মাটির ভিতরে শুয়ে আছি আজকে যদি আমার এই দেহ থেকে প্রাণটা যদি চলে যায় আমাকে এই মাটির ভিতরে যেতে হবে মাটির মানুষ মাটিতে যেতে হবে এই কথা মানুষ বিভিন্নভাবে স্মরণ করত এখন মানুষ মাটি থেকে দূরত্ব সৃষ্টি করছে এখন মানুষ মাটিতে থাকতে চায় না সেখানে স্বর্ণের পালং খাট বানাচ্ছে দামি দামি কাঠের খাট বানাচ্ছে মানুষ মাটিতে শোবে না আগে মানুষে মাটির মধ্যে শুতো এখন মাটির মধ্যে টাইলস ফিট করছে মাটিতে সেই শোবে না আগে মানুষ মাটির উপরে শুতো ঘুমাতো এখন মানুষ একতলায়ও থাকবে না সবাই বলে উপরের দিকে তালা বানাও উঁচু দালান বানাও আর প্রতিটি দালানের মধ্যে লিপ লাগাও সবাই উপরে থাকতে চাই নিচে কেউ থাকতে চায় না খবরে কেউ থাকতে চায় না মানুষ আগে মাটির উপরে পায়ে হাঁটতো মানুষ এখন পায়ে হাঁটার জন্য রাজি নাই মানুষ এখন দামি দামি গাড়িতে চড়বে এখন বললে আমি আমরা আর গাড়িতেও চড়ব না এখন আমরা বিমান আর রকেট নিয়ে উপরের দিকে যাব এখন উঁচু দালান নিয়ে বিশ্বের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে চীন বলে আমরা সর্বোচ্চ দালান আমরা বানাবো দুবাই বলে আমরা বানাবো আমেরিকা বলে আমরা বানাবো মানুষ এখন মাটির থেকে দূরে চলে যাচ্ছে মাটির থেকে দূরত্ব সৃষ্টি করছে মানুষ যে মাটির তৈরি মানুষের সম্পর্ক মাটির সাথে মানুষের আসল ঠিকানা যে মাটি এই কথা মানুষকে দূরে সরানোর জন্য এখন তথ্য প্রযুক্তি আমাদেরকে সেই ব্যবহারে দিচ্ছে আমাদেরকে সেই প্রযুক্তি দিচ্ছে মানুষ যেন তার আসল পরিচয় ভুলে যায় চিৎকার দিয়ে বলুন না নাওজবিল্লা মানুষ এখন পৃথিবীতে বাড়িতে থাকতে চায় না মানুষ এখন গবেষণা করছে মহাকাশে বাড়ি করে থাকবে পৃথিবীর কোনো বাড়িতে সেই থাকবে না মহাকাশে বাড়ি নির্মাণ করে চাঁদের দেশে চাঁদের গ্রহে বাড়ি নির্মাণ করে সেই সেখানে থাকবে ভাইয়ের আমার বন্ধুরা আমার মাটির সাথে শত্রুতামি করেন মাটির সাথে দূরত্ব রেখে কোনো লাভ হবে না তুমি মহাকাশে যাও তুমি দুই শতারা বিন্দেগের উপরে লিপ নিয়ে চলে যাও তুমি বিমানে করে আকাশে চলে যাও কিন্তু তোমার সব কিছুর মূল শিকট মাটির ভিতরে আছে আমাদের সব কিছুর মূল হচ্ছে কোথায় মাটিতে বাইর আমার বন্ধুরা আমার এই জন্য মাটির সাথে মহাব্বত আমাদের সৃষ্টি মাটি থেকে এই কথা বলে গেলে চলবে না আল্লাহ পাক আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন এই জন্য কবি বলেন মাটির মানুষ মাটি হবে মাটির মানুষ মাটি হবে ও মনরে মাটির মানুষ মাটি হবে মাটি হবে বিছানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা মাটির মানুষ রন্ধে খাইলা মাটির মানুষ রঙ্গে খাইলা মাটির উপর উপর সাইরা একদিন তো যাইবা মাটির ভিতর সাঙ্গ হবে রঙ্গ মেলা সাঙ্গ হবে রঙ্গ মেলা মনরে সাঙ্গ হবে রঙ্গ মেলা রঙ্গ করে মন কিছুই নাই এ মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা বলুন এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা এই মাটি তোর সঙ্গের সাথে মাটি আসল ঠিকানা আল্লাহ বলেন মিনহা خلقناكم নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বান্দা আমি তোকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার তুই মাটিতে ফিরে যাবি সেই মাটি থেকে আমি কিয়ামতের দিন আবার উঠাবো বাইর আমার বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে মাটি থেকে কেন সৃষ্টি করলেন অনেকের তো মাটির কথা শুনলে শুনতে খারাপ লাগে এই মাটি আমরা কি মাটির মানুষ কেন মাটি দিয়ে বানালেন আমি তোদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি নাম্বার ওয়ান দালিল কুদুরাদিল্লাহি এক নম্বর হলো আল্লাহর কুদরতকে প্রকাশ করার জন্য আল্লাহর মহত্বকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন এই প্রাণহীন মাটির ভিতরে আল্লাহ পাক একটা ফুৎকার দিয়ে তোমাদের মতো সুন্দর মানুষ সৃষ্টি করেছেন আর সেই মানুষ আজকে ইউফাক্কির সেই আজকে পৃথিবী নিয়ে চিন্তা করছে ওয়াই সে নিজের জন্য ভালো কিছু নির্বাচন করছে ইয়াসমা সেই শুনছে ওয়ায়ু বসির এখন সেই কত পাওয়ারফুল চক্ষু দিয়ে নিয়ে দেখছে ওয়া তাহার রাগ সে এবং কত শক্তি নিয়ে নাড়াছাড়া করছে আল্লাহ বলেন এটা সহজ কাজ নয় অতি কঠিন কাজ মাটির মধ্যে ফুক দিয়ে জীবন্ত মানুষ সৃষ্টি করা একটা বড় কঠিন কাজ আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কুদরতকে প্রকাশ করার জন্য আমার শক্তিকে দেখিয়ে দেওয়ার জন্য তোর মতো মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি দুই নম্বর হলাম দালিল ওয়াহাদানিয়া আমি সকলকে সকল মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি তোমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকার জন্য সকলে মাটির তৈরি সকলে বীর্য থেকে তৈরি সুতরাং তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই তোমরা সবাই আল্লাহর বন্দালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তিন নম্বর হল তোমাদের মধ্যে যেন কোনো অহংকার সৃষ্টি না হয় তোমরা মাটির সৃষ্টি হতে পারো তোমাদের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন এমন পাওয়ার দিব এমন গুণ দিব তোমরা সারা পৃথিবীর সারা জীব হিসাবে তোমরা স্বীকৃতি পাবে শক্তিশালী জীব হবে তোমরা মহাকাশ ভ্রমণ করবে তোমরা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাবে আমি তোমাদেরকে রাজত্ব দেব আমি তোমাদেরকে ক্ষমতা দান করব আমি তোমাদেরকে স্বর্ণ চাঁদির মালিক বানাব তোমাদের ভিতরে জন অহংকার না আসে যখনই তোমার ভিতরে অহংকার আসে যেন তোমার ভিতরে চিন্তা আসে আমি কেন অহংকার করব। আমি তো মাটির মানুষ আমি তো বাবার নাপাক এক ফোটা বীর্য থেকে আমি সৃষ্টি হয়েছি সুতরাং অহংকার করার তো কিছু নাই কাল কাল তো আমাকে সাদা কাপন পরে কালিকাতে খবরে যেতে হবে ঠিক না বাইর আমার বন্ধুর আমার বলতে যাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলমিন প্রথম মানব হজরত আদমকে কি দিয়ে সৃষ্টি করলেন মাটি দিয়ে সৃষ্টি করলেন আর মাটি দিয়ে সৃষ্টি করে পাক হজরত আদমকে জান্নাতের ভিতরে থাকার জন্য সুযোগ করলেন আল্লাহ বলেন তোমাকে মাটি দিয়ে বানাতে পারি বড় স্বপ্ন নিয়ে তোকে বানালাম ইন্নি যাইলোকা খলিফাতান ফিল আরদিম তোমরা মানব জাতি পৃথিবীর আমার প্রতিনিধিত্ব করবে তোমরা সবাইকে আমার পরিচয়ের কথা বলবে আমার পরিচয় দেবে তোমরা সবাই হলো আমার প্রতিনিধি আমার খলিফা আল্লাহ আদমকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন হজরত আদম জান্নাতের ভিতরে কতদিন ছিলেন হজরত ইবনা আব্বাস বলেন মা সাকানা আদম ফিল জান্নাতি ইল্লা মা বাইনা সালাতিল আসরি ইলা গুরু বিশ্বামসি হজরত আদম জান্নাতের ভিতরে আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময় জান্নাতের ভিতরে ছিলেন ইবিনে কাসির আল বেদায় নেহায়াতে বলেন মিয়াত আম জান্নাতের ভিতরে একশো বছর ছিলেন আরেক বর্ণনা মতে দুইশো বছর ছিলেন আরেক বর্ণনায় বলেন জান্নাতের ভিতরে এক ঘন্টা ছিলেন জান্নাতের এক ঘন্টা হলো এই পৃথিবীর তিরাশি বছর চার মাসের সমান আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ আল্লাহ আদমকে বলেন না ইয়া আদম আমি আল্লাহ আদমকে বললাম হে আদম উস্কুন আন্তাম ওয়াজৌ জোকাল জান্না আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে থাকবে ওয়াকুলা মিনহা রগাদান হাই সুশি তোমা তোমরা জান্নাতের না জানে আমত যেখান থেকে ইচ্ছা যা ইচ্ছা তোমরা মন ভরে পেট ভরে খাবে কিন্তু ওলা তাকর বা হাজ হিসা এই গাছটা তোমার জন্য নিষিদ্ধ করলাম এই গাছের ফল তো মেকাবে না এই গাছের পাশেও যাবে না ইবলিসের মন খারাপ হয়ে গেল ইবলিস বলেন আদমকে সিজদা না করার কারণে আমি জান্নাত থেকে বিতরিত হলাম আমি আল্লাহর অভিশপ্ত নিয়ে চলে আসলাম আমি আদমকে কখনো জান্নাতে থাকতে দেব না এবার ইবলিস আদমকে প্ররোচনা দিল আদমের কাছে আসলো আদমকে বললো ইয়া আদম হাল আদুল্লুকাম আলা সাজারাতিল খুলদে ওয়া মুলকিল্লা আমি তোমাকে এমন একটি গাছের সন্ধান দিব যে গাছের ফল কেলে তুমি জীবনে কখনো মরবে না সারা জীবন তুমি বেঁচে থাকবে অমল কিল্লায়াবালা এমন রাজত্ব পাবে যে রাজত্ব অবিনশ্বর কোনোদিন ধ্বংস হবে না ছয়দান আদমকে প্ররোচনা দিল এখন আমাদের দেশে প্ররোচনা দেয় এই চাকরি করলে অভাবে মরবে না এই ফুস্টে তুমি যেতে পারলে জীবনটা বড় সুখে হবে আয়ের ভাই সুখ তো আল্লাহর হাতে সুখ নসিবে থাকতে হবে ভাইর আমার আদন্ত তো কথা শুনে সারা জীবন বেঁচে থাকার জন্য অবিনশ্বর রাজত্বের জন্য ইবলিসের কথা শুনে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন জোরে বলুন না নাওজবিল্লা আল্লাহ বলেন আদম হাওয়া সারা জীবন জীবিত থাকার জন্য অবিনশ্বর রাজত্বের জন্য ওই গাছের ফল খেয়ে ফেললেন হোমা আল্লাহ বলেন সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খসে পড়ল তাদের শরীর থেকে শরীর থেকে পোশাক পরে গেল আমরা কত গুণা করি সাথে সাথে আল্লাহ আমাদের কাপড় থেকে পোশাক খুলে দেয় না উলঙ্গ করে রাস্তার মধ্যে ছেড়ে দেয় না আদম হাওয়া আল্লাহর নিষিদ্ধ কাছের ফল খাওয়ার সাথে সাথে শরীর থেকে কাপড় খুলে গেল আল্লাহ বলেন ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম তারা তাড়াতাড়ি নিজের লজ্জাস্থানকে ডাকার জন্য জান্নাতের পাতা নিয়ে খুঁজতেছে লজ্জাস্থান ডাকার জন্য আল্লাহ বলেন কলাহাবিতা মিনহা তোমরা জান্নাতের পাতা পরিধান করে লজ্জাস্থান আর ডাকার দরকার নাই জান্নাত তোমার জায়গা নয় তোমাদের জায়গা হলো পৃথিবী কলাহাবিতা মিনহা তোমরা দুজনেই পৃথিবীতে চলে যাও বা আদুকুম লেবা আদিন আদুন একে অপরের শত্রু হয়ে চিৎকার দিয়ে বলুন নাওজবিল্লা এখান থেকে বোঝা যায় যে সমস্ত ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় বুঝতে হবে আপনারা নিশ্চয় কোনো গুণা করতেছেন আপনার উপর আমার আল্লাহ নারাজ হয়েছে এই জন্য বর্তমান সংসারের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় আল্লাহর কোরআন থেকে বলছি তারা নিষিদ্ধ ফল খাওয়ার পরে আল্লাহ বলেন তোমরা এক অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও বাইর আমার বন্ধুরা আমার আল্লাহ বেশি রাগ হয়েছেন আল্লাহ খুবই অসন্তুষ্ট হয়েছেন কেন এর আগে আল্লাহ রব্বুল আলমিন আদমকে সতর্ক করেছিলেন আদমকে আল্লাহ রব্বুল আলমিন সতর্কবাণী শুনিয়েছিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন আদমকে বলেছিলেন না আমি বললাম ইয়া আদম হে আদম ইন্না হাজা আদৌ উল্লাখা বলে যাও এই ইবলিশ শয়তান তোমার শত্রু এবং তোমার স্ত্রীর শত্রু আল্লাহ আদমকে সতর্ক করেছিলেন আদম আমি তোমাকে কত মহব্বত করে বানিয়েছি অনেক স্বপ্ন নিয়ে বানিয়েছি তোর প্রতি আমার স্বপ্ন আছে সুতরাং তুই আর ইবলিশের কথা কখনো শুনবে না ইবলিশ তোদেরকে জান্নাত থেকে বের করার জন্য ষড়যন্ত্র করবে তার ষড়যন্ত্রে তুমি পা দেবে না ইবলিশ তোমাকে যতই ভালো কথা বলে সবগুলো তোমার ক্ষতির জন্য বলে সুতরাং ইবলিশের কথাই কান দেবে না আল্লাহ বলেন আমি তো তোমাকে কোনো কিছু কমতি দেই না ইবলিশের কথা কেন তুমি শুনবে ইন্নালাকাম আল্লাহ তাজু আফিহা ওয়ালা তার আমি জান্নাতের ভিতরে এমন নিয়ামত দিয়েছি যেখানে তোমার কোনো খিদা লাগবে না ওয়ালা তার কাপড় সুবরের অভাব হবে না ও আন্নাকালা তাজমা উফিহা ওয়ালা তাদহা কোরআন থেকে বলতেছে আল্লাহ বলেন আদম আমি তোমাকে জান্নাতের ভিতরে এমন মিষ্টি পানি শরাব দেখেছি যেগুলো পান করলে তোমার কোনোদিন পিপাসা হবে না আমি এত মলমল এত সুশীতল ছায়া দিয়ে দান করেছি যেখানে সূর্যের কিরণ তোমার গায়ে লাগবে না এত সুখের ভিতরে সকল সুখ সমৃদ্ধ আমি তোমাকে তোমাদেরকে দিয়েছি কিন্তু ইবলিসের কথা শুনবে না আল্লাহ সৈয়দিনা মা দিতে থাকার পরেও ইবলিসের কথায় কান দিয়েছে আমার আল্লাহ নারাজ হয়েছেন দুজনকে এই পৃথিবীর দুই জায়গার মধ্যে নামিয়ে দিয়েছেন আদমকে শ্রীলঙ্কার মধ্যে নামিয়ে দিয়েছেন আর হাওয়াকে আরফার ময়দানে নামিয়ে দিয়েছেন দুইজনকে দুই জায়গায় নামিয়ে দিয়েছেন স্বামী স্ত্রীর জন্য খান দেয় স্ত্রী স্বামীর জন্য কাঁদে এত সুখের সংসার ছিল জান্নাতের ভিতরে খাবারের অভাব ছিল না পানির অভাব ছিল না আজকে দুনিয়ার ভিতরে কত কষ্ট পানি নাই খাবার নাই স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় নেমে পড়েছে তারা দুইজন কান্না করতে করতে কিতাবের ভিতরে লেখে একশো বছর শুধু কান্না করেছে তাদের চোখের পানি এত বেশি বেরিয়ে পড়েছিলেন তাদের চোখের পানির মধ্যেই সেখানে ঘাস পর্যন্ত উৎপন্ন হয়েছে তাদের চোখের পানিতে চোখের পানির নহর জারি হয়ে গেছে কারণ হজরত আদম তার বোর্ড ছিল ষাট হাত অনেক বড় স্বাস্থ্যের অধিকারী ছিলেন তাদের চোখের পানি হয়তো বেশি বের হয়েছিলেন একশো বছর কান্নাকাটি করার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি দয়া করলেন তার প্রতি দয়া হলো মায়া হলো আল্লাহর মধ্যে রহমত ফিরে আসলো আল্লাহ এবার বলেন ফাতালাক্ক কালিমাতিন আমি আদমের দিলের ভিতরে কিছু কালিমার কথা জাগিয়ে দিলাম ওই কালিমা যখন পাঠ করলো আর সেটা হলো কোরআনের ভিতরে আল্লাহ বলেন কলা তারা দুইজন বলল রব্বানা জলাম না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ নিজের উপর অন্যায় করেছি অত্যাচার করেছি জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আপনি যদি আমার গুনাহ ক্ষমা না করেন আমার উপর দয়া না করেন রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য কেউ নাই এই দোয়া পাঠ করে যখন আদম দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাতা বালাইহি আল্লাহ তাদের তোবা কবুল করলেন বাইরামার আমার বন্ধুর আমার হজরত আদমের জীবন আমাদের প্রথম পিতার জীবনটা বড় কষ্টের আদম জান্নাতের ভিতরে কষ্ট নিয়ে পৃথিবীতে এসেছেন আর পৃথিবীতে একশো বছর পরে স্বামী স্ত্রী আদম হাওয়ার ভিতরে সাক্ষাৎ হলো তাদের ভিতরে আবার দুনিয়ার নতুন জীবন শুরু হলো নতুন সংসার শুরু হলো তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন প্রতিবার জোড়াই জোড়াই সন্তান দান করতেন প্রতিবারে একটা ছেলে একটা মেয়ে করে তারা সন্তান জন্ম দিতেন আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমাদের আসল আমরা কুত্তেকে এসেছি কিভাবে এসেছি আবার কোথায় ফিরে যাব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টির আসল রহস্য আমাদেরকে বুঝবার তো দান করুন আল্লাহ পাক আমাদেরকে এই কোরবানি এটা হচ্ছে হজরত আহিম হজরত ইসমাইল আলাইহি সালামের স্মৃতিচারণ হজরত আদম বাবা আদম এবং তার সন্তানের স্মৃতিচারণ সুরাই মাহিদার ভিতর আল্লাহ রব্বুল আলমিন কোরআনে আয়াত নাজির করেছেন সর্বপ্রথম কুরবানি হজরত আদমের সন্তান হাবিল আর কাবিল দিয়েছেন আবাস দিয়ে বলুন সোহান বড় ফিতনার সময় যাচ্ছে বড় ফিতনার সময় যাচ্ছে বড় ফিতনার সময় যাচ্ছে আল্লাহ আমাদের ইমান আমল আকিদা বিশ্বাস শিরিক মুক্ত বেদাত মুক্ত এবাদত এখলাস এখলাস নিয়ে সামান্য কাজ করেন কবুল করবেন আল্লাহ আমার রাসুল বলেন আখলিস দিন আকা আমালুল এখলাস নিয়ে তুমি সামান্য আমল করো তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অবস্থে বলুন না সোবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সকলের জানমাল ইজ্জত হেফাজত করুন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করুন এবং কোনো গজব কহর করোনা ভাইরাস বিভিন্ন মহামারী থেকে আল্লাহ বিশ্ববাসীকে হেফাজত করুন এবং জালেমের বন্দি শিবিরে সমস্ত মুসলুম মুসলমানদেরকে আল্লাহ তুমি মুক্তির ব্যবস্থা করে দাও বাইতুল মাকদিসকে বিজয় দান করে দাও হারমাইন শরীফকে তুমি আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে মুক্তি দাও মুসলমানদেরকে স্বাধীনভাবে আমি আল্লাহকে স্মরণ করবার তো অভিজ্ঞান করুন